প্রিয় আজকে আমরা আলোচনা করব শুরুতে আমরা আলোচনা করব ডিগ্রি আমরা রসায়ন কিভাবে ডিগ্রি নির্ণয় করতে পারি এই ডিগ্রি নির্ণয় ডিগ্রি নির্ণয় কথা আমরা ডিগ্রি নির্ণয় আমরা কার্যকরী গুলো এই যে কার্যকরী গুলো এটি হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গুলো এই অ্যালকোহলের কার্যকরী হলো যে কার্বনের সাথে থাকবে সেই কার্বনটি ডিরেক্টলি কতটি কার্বনের সাথে থাকবে সেটি হচ্ছে তত্ত্ব যেমন মনে করা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গুরুটা এই কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বনটা ডিরেক্টলি সরাসরি কতটি কার্বনের সাথে যুক্ত আছে একটি কার্বনের সাথে যুক্ত আছে তাহলে আমরা এটাকে বলবো অ্যাক্টিভ অবশ্য কার্বনের দুই চার এখানে গুণ হচ্ছে এক গুণ এখানে আরো ডিভাইড করতে লাগবে মানে কার্যকরী মূল যে কার্বন যুক্ত আছে সেই কার্বন ডাইরেক্টলি যতটুকু কার্বন যুক্ত থাকবে সেটাইকে আমরা ডিগ্রি নেব তাহলে এখানে কার্যকরী মূল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন ডাইরেক্টলি একটি কার্বন সাথে যুক্ত আছে একটি কার্বন সাথে যুক্ত আছে সুতরাং এটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল বলবো এটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল আবার খেয়াল করো কার্যকরী মূলক এই কার্বনের সঙ্গে আছে এই কার্যকরী মূলকটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বন ডিরেক্টলি দেখো কয়টি কার্বনের সঙ্গে যুক্ত আছে কয়টি কার্বনের সঙ্গে আছে নিশ্চয় বুঝতে পারছো দুটি কার্বনের সঙ্গে যুক্ত আছে এবং কার্বনের দুটি হচ্ছে এক দুই তিন এবং বাকি দুটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে তাহলে কার্যকরী মূলক যে কার্বনের সঙ্গে আছে সেই কারণে কার্বোহাইড্রেট সরাসরি দুটি কার্বনের আছে সুতরাং এটাকে আমরা দুই ডিগ্রি আলোক বলব এটা দুই ডিগ্রি আলোক আমরা এটাকে বলছি ওয়ান ডিগ্রি আলোক ওয়ান ডিগ্রি আলোক ওয়ান ডিগ্রি আলোক বল যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি আলোক প্রাইমারি এটাকে আমরা দুই ডিগ্রি আলকোহল বলবো দুই ডিগ্রি যেটাকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল তাহলে আসল তিন ডিগ্রি আলকোহল তিন ডিগ্রি আলকোহল তাহলে এরকম যে কার্যকরী মনো যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন তুমি সরাসরি কারণ তিনটি কারণ আমরা তিন বিভাগ এই কার্বন এই কার্যগুলি এই কার্বন আছে এই কার্বনটা দেখা যাচ্ছে ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত ডিরেক্টলি দেখা যাচ্ছে একটা কার্বনের সাথে যুক্ত দুটো কার্বনের সাথে যুক্ত এবং তিনটে কার্বনের সাথে অতএব এটাকে আমরা তিন বিক্রিয়ার তিন বিজ্ঞান বা যেটাকে আমরা বলি তার সেই কার্বন ডিরেক্টলি যতটা কার্বনের যুক্ত হবে সেটি হচ্ছে ততটুকু যদি একটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল যদি দুইটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা দুই ডিগ্রি আলোচনা করবো যদি তিনটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে সেটাকে আমরা তিন ডিগ্রি তোমরা একটা বিষয় খেয়াল করো দেখি তোমরা বুঝতে পারছো আমি যদি তোমাদেরকে বলি এই যৌগটি কত ডিগ্রি অ্যালকোহল এই যৌগটি কত ডিগ্রি অ্যালকোহল এখানে কারণ যদি এক আরো দুটি হাইড্রোজেন এই কার্যকরী এই কার্বন শক্তি আছে আমরা এটাকে কত ডিগ্রি অ্যালকোহল এটাকে ওয়ান ডিগ্রি অ্যালকোহল বলবো ওয়ান ডিগ্রি অ্যালকোহল নাকি এটাকে দুই ডিগ্রি এক নম্বর ওয়ান ডিগ্রি অ্যালকোহল তাকে দুই ডিগ্রি অনেকে তোমরা বলবে এটাকে দুই ডিগ্রি অ্যালকোহল আসলে এটা দুই ডিগ্রি অ্যালকোহল নয় এটি হচ্ছে এক ডিগ্রি তোমরা খেয়াল করো কার্যকরী মূলক এই কারণে সংযুক্ত এই কারণ যদিও দুইটা কারণে সংযুক্ত আছে ডিরেক্টলি সাথে যুক্ত আছে সরাসরি কি সাথে যুক্ত আছে না সরাসরি একটি সাথে আমরা বলছি সরাসরি সাথে সেটাই ঠিক এই কার্যকরী মূলক এই কার্বন সাথে যুক্ত আছে এই কারণ কিন্তু সরাসরি একটি কার্বন সাথে যেহেতু সরাসরি একটি কার্বন সাথে যুক্ত আছে সুতরাং এটা দুই ডিগ্রি হবে না এটি হবে এক ডিগ্রি আমরা যদি আরেকটা উদাহরণ দিই যে সিএসি তুমি জানো এটা কিসের কার্যক্রম মানে হচ্ছে জানো সিএস হচ্ছে এলডিএডি কার্যক্রম এই যে খেয়াল করো এই এলডিএডি কার্যক্রমটা এই কারণে আছে আমরা এই কারণটা যদি এইভাবে দেখাই তাহলে তোমাদের কিছু আমি প্রশ্ন করি এটা কত ডিগ্রি আনবে কত ডিগ্রি আনবে চিন্তা করতে থাকো আমি আরো কিন্তু চলতে কত ডিগ্রি এলবি है कैलकुलेटर एलबी আচ্ছা এই কার্বনের জন্য এক দুই তিন আর হাইড্রোজেন লাগবে আবার এখানে আসি এখানে এই কার্বনের সাথে এই কারণ সরাসরি একটি কার্বন আছে সুতরাং এটা এক এলিমেন্ট এই এল বিহাইন্ড যে কারণ আছে এই কারণ সরাসরি দুটি কারণের সাথে আছে সুতরাং এটাকে আমরা দুই ডিগ্রি এল বিহাইন্ড দেব এই এই এল বিহাইন্ড দেব এই কার্যকরী মূল এই কারণের সাথে আছে এই কারণ সরাসরি তিনটি কারণ সাথে যুক্ত আছে সুতরাং এটা হচ্ছে ওয়ান ডিগ্রি এল বিহাইন্ড 2 degree 3 আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমরা কেমিস্ট্রিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিগ্রি সর্বশেষ আরেকবার কথা বলে শেষ করি তাহলে ডিগ্রি সংজ্ঞাটা কি ডিগ্রির সংজ্ঞাগুলো কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেয়া আছে জটিল করে দেওয়া আছে ছাত্ররা বুঝতে পারে না কিন্তু এত জটিল না খুব সহজ কথা এই সহজ কথাটা মনে রাখো কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা কত ডিগ্রি বলবো যদি একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে এক ডিগ্রি সেটা এলডিএফ এলডিহাইড অ্যালকোহল কার্বন সিলিকেসিড কার্বন সিলিকেসিড তাহলে দুটি কার্বনেশন যুক্ত হলে দুইটি অ্যালকোহল তিনটি কার্বনেশন হলে ডিগ্রি এই গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওজন ওজন এই ওজন সংযোজন একটি গুরুত্বপূর্ণ আমি দুটো বিক্রিয়া একটা হচ্ছে অ্যালকিনের বা অ্যালকিনের ওজন সমান অ্যালকিনের অ্যালকিনের ওজন সমান এটা ভালো করে বুঝে নাও এইটা আলোকে আমরা কয়েকটা দিকটা অ্যালকিনের ওজন সমান দুই কার্বনিক অ্যালকিন আমরা এখন দুই কার্বনিক অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 এর সাথে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে কি হবে এখানে দুটো বন্ধন আছে একটা বন্ধন ভেঙে এরকম হবে একটা বন্ধন দুটো বন্ধন দুটো বন্ধনে একটা বন্ধন ভেঙে দুটো হাত যুক্ত হবে দুটো হাত অক্সিজেন যুক্ত হবে আমরা জানি অক্সিজেন দুই যদি এখানে অক্সিজেন এক আছে তাহলে এর মাঝখানে আরেকটা বন্ধন আরেকটা বন্ধন ভেঙে এই মাঝখানে এই হলো তিনটি অক্সিজেন

এই একটা ভাগ এটা হচ্ছে সিএস টু ও আর এখানে একটা ভাগ প্লাস সিএস টু ও এটাকে আমরা দুই অনুক সিএস টু ও লিখতে পারি তাহলে এই একটা এই যৌগটার নাম এই যৌগটার নাম ভেঙে লিখতে হবে এইচ বন ও অর্থাৎ মিথা না মিথা না তাহলে আমরা বুঝলাম যে এলকিনের যৌগ থেকে যদি আমরা এলকিনের যৌগের থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই যে কোনো অ্যালকিনের যৌগ থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে ওজন সংযোজন হবে আমরা দুই কার্বনিক অ্যালকিন নিয়েছিলাম আমরা একটু বেশি কার্বনিক আমরা একটু বেশি কার্বনিক অ্যালকিন নিই যেমন মনে করো CSP CH2 C মনে করো এই যে নাম পেন্টিং টু এই পেন্টিং যদি আমরা প্রথম সর্বযুক্ত তাহলে কি হবে বিক্রেতা অর্থাৎ সিএস থ্রি বল সিএস টু বল সিএস এখানে সিএস সিএস থ্রি এখানে যে দুটা বন্ধু এই দুটা বন্ধুই মূলত বিচ্ছেদটা হবে কিভাবে হবে প্রথমে একটা বন্ধ ভেঙে গিয়ে দুইটা হাত দিবে এই দুইটা হাত দিবে এই দুইটা হাতের সাথে দুটি অক্সিজেন পরমাণু এবং এর মাঝখানে দুটি বন্ধ আর একটা বন্ধ ভেঙে গিয়ে এখানে অক্সিজেন এরপরে আমরা এটা জিঙ্ক বিক্রিয়া করব জিঙ্ক এই জিঙ্কের সাথে এই অক্সিজেন বিক্রিয়া করে হবে জিঙ্ক অক্সাইড আর এখানে যে যৌগটা থাকবে দুটো হবে এই দিকে যোগ করা হবে সিএস থ্রি সিএস প্লাস এখানে যোগটা গুণ হবে সিএস থ্রি অর্থাৎ এটা নাম হলো প্রোপানেল প্রোপানেল আর এই যোগটার নাম হলো ইথানেল এটা হলো প্রোপানেল একটা এই যে এলটি হাইড্রোজেন তাহলে এলকিনের যৌগ থেকে যদি এলকিনের যৌগ থেকে যদি আমরা এলবিহার তৈরি করতে চায় তাহলে ওজন সংশোধন বিক্রিয়ার মাধ্যমেই করতে হবে বিক্রি দুই ধাপে করতে হবে প্রথমে আমরা ওজন সংযোজন করব এরপর আমরা জিঙ্কের সাথে দেখো এটাকে যদি আমরা বেঞ্জিনের সাথে বেঞ্জিনের ওজন সংশোধন বেঞ্জিনের বেঞ্জিনের ওজন সংযোজন সংযোজন

অক্সিজেন অক্সিজেন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু ব্যবহার এই হচ্ছে তিনটি অক্সিজেন প্রত্যেকটি দ্বিবন্ধনে এক অনুগুলি অক্সিজেন আর এক অক্সিজেনের তিনটি অক্সিজেন এক এখন এখানেও আমরা ঠিক তাই এখানে পাই বন্ধু ভেঙে দুইটা হাত বের হবে এই যে দুইটা হাত অক্সিজেন পরমাণু এই অক্সিজেন পরমাণু মাঝখানে দ্বিবন্ধন হবে হ্যাঁ, আর এই মাঝখানে অক্সিজেন পরমাণু ঠিক একইভাবে এখানে আমরা অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু এখানে তাহলে কয় অক্সিজেন ওজন লাগলো এখানে এখনো ওজন ব্যবহার হলো এখানে এখনো এখানে তিন অণু বেঞ্চি এখনো বেঞ্জি তিন অণু হিসেবে সাথে এরপরে আমরা দ্বিতীয় সাথে সাথে আমরা বিক্রিয়া করি তাহলে তোমরা খেয়াল করো এইরকম করে ভেঙে এইভাবে এখানে দিয়ে এই যাবে এই জিন এই অক্সিজেন এই অক্সিজেন এই অক্সিজেন লিখতে হবে লিখতে বলে জি অক্সাইড এখানে অক্সিজেন আছে এক দুই তিন তাই আমরা তিন তিনটে অক্সিজেন সংখ্যা হলো তিনটে অক্সিজেন সংখ্যা হলো তিন জিন হলো তিন আমার স্পর্শ তিন অনু জিন তিন তিনটা জিন তৃতীয় অপশন করে তিন অনুযায়ী অপশন এখন এখানে কি উৎপন্ন হলো এখানে উৎপন্ন হলো কোনো জার্মান কোনো কার্বন আছে কার্বনের যদি এক দুই তিন কিন্তু কার্বনের যদি চার গুণ হতে হবে তার মানে এখানে কার্বন আছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে তার মানে সি এইচ ও এখানে আছে সি এইচ আর এখানে ও তারপর একটা বন আছে একটি বন আছে এখানেও আছে সি এইচ ও একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি কি কার্বন আছে এক দুই তিন তারপরে একটা হাইড্রোজেন এবং হচ্ছে সিএসও এখানেও আছে সিএসও সিএসও সিএসও এখানেও ঠিক তাই সিএসও সিএসও তিন অনু ইথানল প্লাস তিন অনু জিঙ্ক অক্সাইড জিঙ্ক তাহলে তিন অনু এই যৌগটির নাম হলো ইথিলিন এই যৌগটির নাম তাহলে ওজনের সাথে বিক্রিয়া করবে ওজনের সাথে বিক্রিয়া করে এরকম এখানে তিন অণু অক্সিজেন বিক্রিয়া করে তিন অণু হলো এবং এই বন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওজন সংশোধন তারা আমরা এলকিনের ওজন সংশোধন বিক্রিয়া করলাম এবং আমরা বেঞ্জিনের ওজন সংশোধন করলাম আমরা আরেকটি বিক্রিয়া করে কাজ শেষ করবো সেটি হচ্ছে বেঞ্জিনের হাইড্রোজেন সম্পর্কে বেঞ্জিনের হাইড্রোজেন সম্পর্কে বেঞ্জিনের হাইড্রোজেন সম্পর্কে হাইড্রোজেন সম্পর্কে বেঞ্জিনের হাইড্রোজেন কেমন বেঞ্জিন তারপর বেঞ্জিন এর সাথে আমরা যুক্ত করবো হাইড্রোজেন তাহলে ঠিক একইভাবে এখানে খেয়াল করবো এখানে একটা এই বন্ধ ভেঙে হাত বের হবে দুই হাতে দুটা হাইড্রোজেন হাইড্রোজেনের মানে এক হাইড্রোজেন এক আছে এখানে আর একটা বন্ধ হাত হবে এখানে হাইড্রোজেন এখানে একটা বন্ধ ভেঙে দুটা হাইড্রোজেন তার মানে এখানে বেঞ্জিন তিন অন্য হাইড্রোজেন তিন অন্য বেঞ্চি তিন অন্য হাইড্রোজেন সংযুক্ত এই জন্য তাহলে এটা যদি হয় C6 H6 তাহলে এটা হবে C6 H12 কেন C6 H6 তো আছে এর সাথে আরো ছয়টা হাইড্রোজেন যুক্ত হবে সুতরাং এটা কি করতে হবে তাহলে পেন্টিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় এই যে উৎপন্ন এটা কি বলা হয় সাইক্লোবেনজিন সাইক্লোবেনজিন তাহলে আমরা এইভাবে হাইড্রোজেন সংযুক্ত হাইড্রোজেন বেঞ্জিনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে পাই বন্ধন একটা ভেঙে দিয়ে দুটো হাত করে হবে দুই হাতে দুটি হাইড্রোজেন পরমাণু আরেকটা পাই বন্ধন ভেঙে দিয়ে আরেকটা পাই বন্ধন অণু এইভাবে তিনটি পাই বন্ধন ভেঙে তিনটি হাইড্রোজেন পরমাণু হবে এবং বেঞ্জিন এটা কিন্তু অ্যারোমেটিক যৌগ এটা অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ কিন্তু এটি অ্যারোমেটিক যৌগ না এটা এলিসাইক্লিক যৌগ সেটি আরেকটি আলোচনা আমরা আরেকটি আলোচনা এলিসাইক্লিক সাইক্লিক যার মধ্যে সঙ্গে আছে এবং ধাপের সঙ্গে পাইলিকটন কিন্তু এখানে কোনো না থাকার কারণে সেটা হলো এলিফেটিক কিন্তু চক্রাকার হওয়ার জন্য সাইকেল তার মানে এলিফেটিক কিন্তু চক্রাকার এই কারণটার নাম হচ্ছে এলি সাইকেল তাহলে আজকে আমরা কয়েকটি বিষয় জানলাম কেমিস্ট্রিতে কিভাবে নির্ণয় করতে হয় তার এলকিনের ওজন সংশোধন বিক্রিয়া বেনজিনের ওজন সংশোধন বিক্রিয়া এবং বেনজিনের হাইড্রোজেন সংশোধন বিক্রিয়া আমরা এই কয়েকটা বিষয় আজকে আমরা জানলাম আমরা আশা করি আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি